তুই কি দেখতে চাস যে আমি কাকে ভালোবাসি আমার খাঁচা শূন্য কইরা কার মায়া তোর বুকে ধইরা আমার খাঁচা শূন্য কইরা কার মায়া তোর বুকে ধইরা কোথায় গিয়া পা ঘিরে তুই বাসা বান্ধিলি আমার বুকটা খালি কইরা কার বুকে তুই পাখি ঘুমাইলি আমার বুকটা খালি কইরা কার বুকে তুই পাখি ঘুমাইলি চক্ষু দুইটা নদী কইরা বুকের কান্না ঢাকি কার বুকে তুই আছিস সরে আমার সোনা পাখি চক্ষু দুইটা নদী কইরা বুকের কান্না আমার বুকে তুই আছিস রে আমার সোনা পাখি বিনোদিনী আয় রে ফিরে তোর নলে জলি আমার বুকটা খালি কইরা কার বুকে তুই পাখি ঘুমাইলি কইরা কার বুকে তুই পাখি ঘুমা বক্ষটারে ভাঙলি বেইমান হইয়া বড় আপ বুঝি নাই তুই এত পাশান নদী করবি নয় বক্ষটারে ভাঙলি বেইমান হইয়া বড় বর্ষা নদী করবে নয় জ্বালা দিবি কলজার ভিতর হইয়া মন দুলালি আমার বুকটা খালি কইরা কার বুকে তুই পাখি ঘুমাইলি আমার বুকটা খালি কইরা কার বুকে তুই পাখি ঘুমাইলি আমার খাঁচা শূন্য কইরা কার মায়া তোর বুকে ধইরা কোথায় গিয়া পাখি রে তুই বাসা বান্ধিলি আমার বুকটা খালি কইরা কার তুই পাখি ঘুমাইলি আমার বুকটা খালি কইরা কার তুই পাখি ঘুমাইলি